বাবা তুমি আমার যত খুশির কারণ বলো তোমার মতো করবে কে শাসন বাবা তুমি আমার বেঁচে থাকার নেই তোমার মতো কেউ এতটা